সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঁধাকপির পাতা বাটার রেসিপি চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক কি ভাবছেন ভাবছেন কি বাঁধাকপির যে অংশগুলো আমরা ফেলে দিয়ে থাকি সেগুলো নিয়ে সুস্মিতা করবে কি হ্যাঁ সেগুলোকেই আমি খুব ভালো করে কুচিয়ে নেব প্রথমেই আমার কুচিয়ে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে একটু সামান্য জলে ভাপিয়ে নেব কড়া বসিয়ে গ্যাস অন করে দিলাম দিয়ে খুব সামান্য জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি বাঁধাকপির কুচনো পাতাগুলো দিয়ে দিচ্ছি সামান্য নুন একটা ঢাকা দিয়ে দিলাম খুব বেশি সেদ্ধ করব না আমি জাস্ট হালকা করে একটু ভাপিয়ে নেব হয়ে গেছে আমার ভাপানো জলটা ঝরিয়ে নেব জল ঝরিয়ে নিয়ে আমি শিলনোড়ায় দিয়ে দিলাম পাতাগুলো দিয়ে দিচ্ছি দু কোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন এবারে বাঁধাকপির পাতাটা খুব ভালো করে মিহি করে বেটে নিচ্ছি খুব সুন্দর করে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে আমার একবার বেটে নেওয়া হয়ে গেছে আমি আরও একবার বেটে নিচ্ছি অলমোস্ট আমার বাটা হয়ে গেছে আমার বাটা কমপ্লিট এবারে তেলে নেড়ে নেওয়ার পালা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এইসব বাটা বা ভর্তার ক্ষেত্রে সর্ষের তেলটাই কিন্তু দিতে হয় আমি এখানে একটা শুকনো লঙ্কাকে কুচি কুচি করে নিয়েছি এবার এটাকে খুব ভালো করে ভেজে নেব এবং এই বাটা বা ভর্তার ক্ষেত্রে সর্ষের তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগে খেতে দারুণ হয় দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু কালো জিরে কালো জিরে আর শুকনো লঙ্কাটা একটু পোড়া পোড়া মতো করে ভেজে নেব দেখুন শুকনো লঙ্কাটা একটু কালো কালো মতো হয়ে এসেছে এইবারে আমি বেটে রাখা পাতাটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কতটা তেল দিয়েছি আপনারা এতটা তেল চাইলে নাও দিতে পারেন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে এই পাতা বাটাটাকে ভেজে নেবো ভাজতে ভাজতে কিছুক্ষণ পরেই দেখবেন সামান্য সামান্য করে তেল ছেড়ে দিচ্ছে এবং বাটাটা একটু তেল থেকে ছিটতে আরম্ভ করেছে আপনারা চাইলে এতে দু চারটে চিনির দানাও দিয়ে নিতে পারেন তবে আমি এখানে চিনি ব্যবহার করিনি গ্যারান্টি দিয়ে বলতে পারি এরকম বাটা বা ভর্তার রেসিপি যদি আপনার ভাতের পাশে থাকে তাহলে যখন তখন কিন্তু এক নিমেষে এক থালা ভাত খেয়ে ফেলতে পারেন বাঁধাকপির পাতা বাটার রেসিপি কিন্তু একদম রেডি গরম গরম ভাতের সাথে আমি পরিবেশন করে দেবো যদি এই রেসিপি ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্টে জানান কেমন লাগলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওয়